দেখতে পাচ্ছিলাম যে একজন মানুষ হাতে একটা ড্রোন নিয়ে দাঁড়িয়ে আছে ড্রোন ড্রোন ক্যামেরার নাম যুবক ভাইরা শুনছেন না আপনারা সবাই ড্রোন ক্যামেরা ছোট্ট একটা ড্রোন ক্যামেরা সাদা জুব্বা পরে একজন মানুষ দাঁড়িয়ে আছে তো এই পোস্টে একটা ঘটনা লেখা হয়েছে যে এই লোকটা খুবই অসহায় হত দরিদ্র হত ফাঁকা মানুষ ঘর বাড়িহীন মানুষ টাকা পয়সা কিচ্ছু নাই তো সেখানে ঘটনা লেখা হয়েছে এরকম যে খানার একটা প্রত্যন্ত অঞ্চলে সে থাকে যেখানে সব গরিব মানুষদের বসবাস অসহায় মানুষদের বসবাস যেখানে কারো কাছে টাকা পয়সা কিচ্ছু নাই সব দে আর ফোর পিপল সব গরিব তো ঘটনাটা হচ্ছে এরকম যে কোনো একটা মুভি কিংবা সিনেমার শুটিং চলছিল তো মুভির যারা ডিরেক্টর তারা ওই একটা ড্রোন দিয়ে ভিডিও করছিল তো একটা পর্যায়ে ড্রোনটা ওর কাছে আসে এবং ড্রোনটা সে মানুষ হাতে নেয় সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে গরিব মানুষের জীবনে একটাই ইচ্ছা সে দেখবে আল্লাহর ঘর কাবা সুবাহ পড়ে এটা তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা তো যখন ড্রোনটা হাতে আসছে হাতে আসার পরে সে তার কাছে যখন ড্রোনটা নিতে আসছে তারা তখন বলতেছে আচ্ছা আচ্ছা আপনাদের কাছে do you have the drone like aeroplane আপনাদের কাছে কি বড় কোনো ড্রোন হবে যেটা প্লেনের মতো বড় হবে তারা সবাই প্রশ্ন করলো কিউরিস্টিনে যে আপনি কেন জিজ্ঞেস করছেন যে এর চাইতে বড় ড্রোন আছে কিনা সে বলল এর চাইতে বড় ড্রোন যদি হয় আমার ইচ্ছা আমি সেই ড্রোনে উড়ে আল্লাহর ঘর কাবা দেখবো এ কথা তারা শুনতে পায় এবং এটা ব্যাপক পরিমাণে ওই সময় ভাইরাল হয়ে যায় এবং এই সংবাদটা তুরস্কের যিনি পররাষ্ট্রমন্ত্রী তার পর্যন্ত রিচ হয় তার কাছে খবরটা যায় যে ঘানার প্রত্যন্ত অঞ্চলে একজন অসহায় মানুষ ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই just he has one dream and that is you want see the Kaaba তার জীবনের একটাই স্বপ্ন সে মৃত্যুর পূর্বে কাবাকে দেখতে চায় পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তার দূতাবাস থেকে সন্ধান নিয়ে সে মানুষটাকে বের করে এবং রাষ্ট্রীয় খরচে যে মানুষটার টাকা নাই পয়সা নাই শুধু আছে মনের স্বপ্ন আল্লাহর উপরে বিশ্বাস তুরস্কের পক্ষ থেকে তাকে হজ করানো হয়েছে আপনার ড্রিম তো থাকতে হবে অ্যান্ড ইউ আপনার অনেক বড় স্বপ্ন কিন্তু আপনার কাছে অ্যাবিলিটি নাই কিন্তু আল্লাহর উপরে ভরসা আছে যে আল্লাহ আমাকে একদিন এই স্বপ্নটা পূরণ করেই দিবে ইনশাআল্লাহ এই বিশ্বাস এই ভরসা যদি থাকে আল্লাহ একদিন না একদিন আমাদের সবাই সবাইকে কাবা দেখা তৌফিক দিবে সকলে বলেন আমির আল্লাহ তুমি তৌফিক দিও চাইতে হবে প্রিয় ভাইরা এই যে পাঁচ রক্ত নামাজ পড়েন এত কিছু করেন একটু দোয়া করতে পারেন না যে আল্লাহ তুমি একবার সুযোগ দিও একবার নিয়ে যাও একবার মদিনা দেখাও দোয়া কোন দোয়া যে কবুল হয়ে যাবে এটা কি বলতে পারবেন বলা কি সম্ভব প্রিয় ভাইয়ারা সম্ভব না যে কোনো দোয়া যে কোনো মুহূর্তে কবুল হতে পারে এজন্য সবসময় চাইবে আমাদের সকল চাওয়া একজনই পূরণ করতে পারবে তিনি কে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল চাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সার সেদিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানু রাহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশি দিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশি দিন আল্লাহ সবাইকে তুমি হজ করার তৌফিক দেওয়া সকলে পড়া আমিন